ঠিক আছে তাহলে ক্লাস শুরু করি আজকের ক্লাস হচ্ছে আজকে আমরা দেখব অ্যাড ক্যাম্পিনের ফার্স্ট ক্লাস আজকে আমরা জাস্ট গুগল অ্যাড সম্পর্কে আইডিয়া নিব এবং গুগল অ্যাডের ভিতরে কি কি আমরা শিখব সেটা সমস্ত কিছু আজকে দেখব এবং আমরা এটা দেখব যে গুগল অ্যাডের ভিতরে আমরা কি কি সার্ভিসগুলো শিখতেছি এবং এগুলো মার্কেট প্লেসে কী পরিমাণ চাহিদা আছে তো আমরা আজকে ফার্স্ট টাইমে চলে যাব ফাইবারে ফাইবারে আমরা সার্চ করি ফাইবার মার্কেট প্লেস আর গুগল সার্চ ক্যাম্পেনের ভিতরে মোটামুটি সবগুলোই খুবই ভালো অর্ডার পাওয়া যায় যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন তো আপনার কাজের অভাব পড়বে না আর এটা চাইলে আপনি লোকাল মার্কেট প্লেসেও কাজ করতে পারেন একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনি কিছু ফলোয়ার অ্যাড করে তো আপনি যদি বুস্ট করতে পারেন অথবা যদি আপনি ওইভাবে রেখে দেন আপনি যদি খালি নিয়মিত পোস্ট করতে পারেন বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু ওইখানে অর্ডার পাবেন তো লোকাল মার্কেটে কাজ করলে একজাক্টলি ভালো স্যালারি পাওয়া যায় না যদিও কিন্তু আপনার পকেট খরচার টাকা হয়ে যাবে তো আমরা আজকে গুগল অ্যাডের ভিতরে আমরা কিছু কাজ শিখব যেমন আমরা বলতে পারি keyword research keyword research okay চলে আসছে সাজেশনে আমরা আগে দেখি কিওয়ার্ড রিসার্চের কীরকম আছে সার্ভিস গুগল অ্যাডের ভিতরে যায় এটা এটা আবার আমাদের এসিওর ভিতরে যায় এসিওর মাধ্যমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা যায় কিন্তু এটা আমাদের থাকবে আমরা গুগল অ্যাড রান করার সময় আমাদের কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে যেগুলো দিয়ে আসলে আমাদের ক্লায়েন্টকে ফাইন্ড আউট করার জন্য এটা আমাদের লাগবে আর কি তো এখানে দেখেন গুগল গুগলের যে কিওয়ার্ড রিসার্চ আছে বা কিওয়ার্ড রিসার্চের ক্লাসের ভিতরে আপনারা কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় সমস্ত কিছু আপনারা শিখতে পারবেন এবং আমরা চাইলে কিওয়ার্ড রিসার্চের উপর বেস করেও কিন্তু আমরা ফাইবার মার্কেট প্লেসে গিগ পাবলিশ করতে পারবো তো এখানে যখন আমি কিওয়ার্ড রিসার্চ লেখে সার্চ করছি এখানে আমি দেখতে পাইতেছি ছয় হাজার ছয়শো সার্ভিস কিন্তু আছে যারা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে মার্কেট প্লেসে কাজ করতেছে আর যদি এবার অফলাইন দিয়ে অফলাইনে কিন্তু ছয় হাজার যদি আমরা অনলাইনে দেখি তাহলে আমাদের সার্ভিস আরও কমে আসবে দেখেন আমাদের প্রতিযোগী এখন মাত্র তিনশো বিরানব্বই জন এখানে যদি আপনি গিগ পাবলিশ করেন আই হোপ যে আপনাদের গিগ এক থেকে তিন নাম্বার পজিশনে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিতে বলতে পারি যে আপনাদের থাকবে আর এখানে যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করে তারা খুব অল্প সময়ের ভিতরে সাকসেস পাওয়ার দিকটা ভালো আর কি সাকসেস সব থেকে বেশি পাবে কারণ এখানে আপনার প্রতিযোগী মাত্র তিনশো জন ঠিক আছে এখানে অনলাইনে মাত্র তিনশো জন মানুষ থাকে আর কি এটা কোনো প্রতিযোগী না আমি মনে করি তো এবার আসেন আমি যখন এখানে তাদের প্রোফাইলটা দেখি তিনি একুশ সালে আসছে একুশের এপ্রিলে তিনি দুইশো তিরানব্বইটা শুধু রিভিউ পাইছে দেখি তিনি টোটাল কি কাজ করে তিনি কাজ করে হচ্ছে এসিওর e কাজগুলো করে কিন্তু সব থেকে কাজ বেশি করছে হচ্ছে অ্যাডভান্স এসিও কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করতেছে তো এসিও সাইট অডিট এগুলো আমাদের কিওয়ার্ড রিসার্চের যেটার ভিতরে দেখবো এটাতে আপনি মানে সব ধরনের এসিও কিওয়ার্ড রিসার্চ করতে পারবে সমস্যা নাই তো আমরা এটা দেখব আর এটাতে কিন্তু আপনি সার্ভিস এখানে লঞ্চ করতে পারেন অনেকে আছে যারা হিউজ কাজ করতেছে যেখানে একজন কিওয়ার্ড রিসার্চ করবে কম্পিটিটর অ্যানালাইসিস এগুলো এসির e কাজের ভিতরে পড়ে কিওয়ার্ড রিসার্চ তারপরে আমাদেরকে করতে হয় কাজের সময় তো এখানেও দেখেন প্রচুর কাজ করছে তিনি এসিও e নিয়ে কাজ করতেছে টপ রিলেটেড সেলার পঞ্চাশ ডলার করে বেসিক প্যাকেজ শুরু করছে আরও এরকম অনেক মানুষ আছে এই একজন দেখি পাঁচ ডলার করে সার্ভিস দিতেছে দুইটা অর্ডার বর্তমানে রানিং আছে দুই হাজার বাইশের আগস্টে আসছে আগস্ট ওকে খুব একটা বেশি দিন হয় নাই তো এখানে অলরেডি পনেরো কাজ করে ফেলছে তো এরকম অনেক সার্ভিস পাবেন যারা কিওয়ার্ড রিসার্চ নিয়েই মার্কেট প্লেসে কাজ করতেছে আমাদেরকে আমরা যখন মার্কেট প্লেসে কাজ শিখব বা আমরা যখন কাজ শিখব সেই কাজ কোনগুলো মার্কেট প্লেসের চাহিদা আছে এবং কোনগুলোর প্রতিযোগী খুবই কম কম্পিটিশন কম সেগুলোর উপর বেস করে কিন্তু আমাদের গিকগুলো দিতে হবে তা না হলে কিন্তু আমাদের অর্ডার পাওয়াটা একটু ট্রাফ হয়ে যাবে কিন্তু অর্ডার পাওয়ার অনেকগুলো মেথড আছে অর্ডার যে পাবেন অনেকগুলো সিস্টেম আছে এখানে কিছু প্রিমিয়াম সিস্টেম আছে কিছু ফ্রি টেকনিক আছে ফ্রি টেকনিকে কাজ করতে হলে আপনাকে মার্কেট প্লেসের বাইরে যাইতে হবে আর প্রিমিয়াম সিস্টেমে আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা খরচ করে কিছু সিস্টেম অবলম্বন করলে আপনার গিক ফার্স্ট পজিশনে চলে আসবে আর ওইখানে যে আমরা জিনিসগুলো অ্যাপ্লাই করব সেটার উপর বেস করে অর্ডারগুলো চলে আসে তো আমরা স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখব দেখেন আমাদের এটা কিন্তু খুবই লো মানে কম্পিটিশন লো এই একটা সার্ভিস আমরা শিখবো তারপরে আমি একটু আপনাদেরকে দেখাই আরও কিছু জিনিস আমি একটু গুগল ট্রান্সলেট বের করি আমরা কি কি টপিকের উপর আমরা গুগল অ্যাডের ভিতরে শিখব সেইগুলো আমি আগে বলি ওকে ফার্স্ট টাইম আমরা শিখব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ দুই নাম্বার শিখব হচ্ছে আমরা Google Google search okay Google search Google search campaign campaign তিন নাম্বারে শিখব হচ্ছে আমরা এগুলো আমি একটু পরে সাইজ করতেছি সমস্যা নাই Google display display as campaign এক সেকেন্ড আমি একটু আসতেছি okay Google display ad campaign আমরা চার নম্বরে শিখব হচ্ছে YouTube ad campaign YouTube ads campaign okay ad campaign পাঁচ নম্বরে শিখব হচ্ছে আমরা Google shopping ad campaign Google shopping okay সমস্যা নাই শপিং অ্যাডস ক্যাম্পেইন ছয় নম্বরে আমরা শিখব হচ্ছে ইয়াহু অ্যাড ক্যাম্পেইন সাত নম্বরে শিখব হচ্ছে আমরা Bing Bing ads ads campaign আট নাম্বার শিখব হচ্ছে আমরা আমি কি আছি হ্যালো কি ওকে ওকে একটু সব সারা শব্দ দিয়েন নইলে কিন্তু আমি বলবো যে আমি নাই conversation conversation conversation tracking trackings নয় নম্বরে শিখব হচ্ছে আমরা Google analysis Google analysis analysis analysis okay analysis okay একটু আমি সাইজ করি এবার যেন দেখতে একটু সুবিধা হয় আমাদের এই গুগল অ্যাডের ভিতরে এইগুলো জিনিস আমরা টোটাল শিখব তো এবার আসি আমি প্রথমে দেখালাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চে কিওয়ার্ড রিসার্চের মোটামুটি আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে এখানে কাজ আছে কিনা আপনারা চাইলে শুধু কিওয়ার্ড রিসার্চ করেও কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারেন এবার আসি হচ্ছে সেকেন্ডটা গুগল এখানে এখানে এর ভিতরে সব থেকে কোনগুলোতে কাজ বেশি পাওয়া যায় এখানে কমন একটা জিনিস আমরা কিন্তু সবগুলো আমরা চাইলে শুধু অ্যাড ক্যাম্পেনের উপর বেস করেও কিন্তু আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারি ফাইবার প্রোফাইল শুধু আমার অ্যাড ক্যাম্পেন সার্ভিসগুলো আপনি দিতে পারেন শুধু অ্যাড ক্যাম্পেন আর কোনো কিছু দেওয়ার দরকার নাই এরকম করা যায় কিন্তু আমরা আগেই বলছি যে আমরা সাতটা গিক পাবলিশ করবো সাতটা গিকের ভিতরে যে গিকগুলো আমাদের র্যাঙ্ক করবে সেগুলো আমরা এখানে তুলে ধরবো এবং টপ টপ কিছু সার্ভিস আছে এগুলো কিন্তু যদিও দ্রুত কত কত কারো কারো খুব দ্রুত সাকসেস পাওয়া যায় কারো কারো ক্ষেত্রে একটু লেট হয় কিন্তু এগুলো কাজ খুবই টেকনিক্যাল কাজ এবং খুবই সময় সময় লাগে এবং আপনার প্রচুর মাথা খাটাইতে হবে তো এগুলো হচ্ছে এক্সপার্ট রিলেটেড কাজ এগুলো সবাই করতে পারে না ঠিক আছে তো আপনি আগে আমি যেটা গাইড করি যে আপনারা প্রথমে সহজ সহজ সার্ভিসগুলো দেন তারপর একটা সময় যখন আপনারা একটা মার্কেট প্লেসের প্রতি অভিজ্ঞতা চলে আসবে তখন এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারেন অথবা এখানে যে কোনো একটা সার্ভিস শিখেন মানে আপনার বেসিক নলেজ সবকটারই রাখতে হবে জাস্ট একটা সার্ভিস শিখবেন এটার ভিতরে যে এটার ভিতরে আপনি যেন সমস্ত কিছু করতে পারেন এবং বাকিগুলোর নলেজ যেন রাখতে পারেন তো এবার দেখেন কিওয়ার্ড হিসেবে দেখেছি এটা এটার ভিতরে সব থেকে কাজ পাওয়া যায় হচ্ছে Google search campaign Google display campaign এবং ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন ধরতে গেলে এটাও শপিং অ্যাড ক্যাম্পেইন যদিও বাইরের লোকেরা বেশি লাগে বাংলাদেশের মানুষ এটা করে না তো ধরতে গেলে এই তিনটারই কাজ পাওয়া যায় ঠিক আছে Google Google search campaign Google display campaign আর হচ্ছে শপিং অ্যাডস ক্যাম্পেইন ইউটিউবের টুকটাকা আছে কাজ কিন্তু খুব একটা বেশি আসে না কিন্তু এগুলো আপনাকে শিখতে হবে টোটাল কথা তো কিওয়ার্ড জিনিসটা তো আমরা সবাই বুঝি কিওয়ার্ড জিনিসটা হচ্ছে কিওয়ার্ড জিনিসটা কি আমরা বুঝি হ্যালো কিওয়ার্ড জিনিসটা কি হ্যালো কেউ নাই কিওয়ার্ড জিনিসটা কি আপনার কি বুঝেন ওকে তাহলে আর কিওয়ার্ড নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না কিওয়ার্ড জিনিসটা আমি যদি একদম সিম্পলভাবে বলি সেটা হচ্ছে আপনার কোনো পরিষেবা বা সার্ভিস যদি কোনো সময় প্রয়োজন হয় ধরেন আপনার একটা গাড়ি বা একটা ফোন দরকার তাহলে আপনি প্রথমে কি করবেন গুগলে যদি মানে আপনি যদি অনলাইন থেকে কিনতে যান ওই ফোন লেখে সার্চ করবেন যদি আপনার পছন্দের ফোন হয় সেটা লেখে সার্চ করবেন সার্চ করে আপনি দেখবেন যে এই ফোনটার প্রাইস কত এবং এটা সমস্ত কিছু ডিটেলস পাওয়ার জন্য কিন্তু আপনি গুগলে সার্চ করবেন এই যে সার্চ করলেন যে কিওয়ার্ডটা দিয়ে ঠিক আছে যে শব্দগুলো লেখলেন বা যে ওয়ার্ডগুলো লেখে সার্চ করলেন এটারে বলা হয় কিওয়ার্ড সহজ কথা যদি আপনারা বলেন যেমন আপনি কোনো কিছু লেখে যদি সার্চ করে আপনার সঠিক রেজাল্টটা আপনি যদি পান তাহলেই ওইটাই কিওয়ার্ড হিসাবে বিবেচনা করা হবে যেমন আমি লিখতে পারি ধরেন বেস্ট বেস্ট এটা অনেকগুলো বাসা আছে কিওয়ার্ডের অনেকগুলো বাসা আছে অনেকভাবে বলা যায় যেমন বেস্ট ফোন ফোন দুই এটা লিখে সার্চ করলাম এই যে কথাগুলো লিখে আমি সার্চ করলাম এটাই হচ্ছে কিওয়ার্ড আপনার এবার আমি যে এই কথাটা লিখে সার্চ করলাম এবার আমার প্রয়োজনীয় যে সেবাটা পাবো এটা হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে আমি খুঁজে বের করলাম ফাইন্ড আউট করলাম ঠিক আছে আমি ঘুরে ফেসে কথা বলি না সিম্পল যে কেউ যেন বুঝতে পারে এই যে কথাটা লিখলাম এইটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড তো এবার আমার প্রয়োজনীয় সেবাগুলো আমি কোথায় পেতে পারি ধরেন এই কথাটা লেখছেন আমরা এই কথাটা কিন্তু লেখে এখানে দেখে চেক করে কিন্তু আমরা যা দোকানে কিনি একটা প্রোডাক্ট যদি কেনার প্রয়োজন হয় তাহলে আমরা দোকানে যাই কিনি কিন্তু বাইরের লোকেরা কিন্তু এটা করে না বাইরের লোকেরা কি করে এটা লেখে যে কোনো জিনিস লেখে সার্চ করবে সার্চ করার পরে এখানে টোটাল আমাদের ফার্স্টে যে কয়টা ওয়েবসাইট থাকবে সে কয়টা ভালো করে দেখবে এক থেকে দুই নাম্বার তিন নাম্বার পর্যন্ত দেখবে যে তার প্রয়োজনীয় সার্ভিসগুলো পাইছে পাওয়ার পরে এখন তিনি এখান থেকে অর্ডার করতে পারে অথবা তিনি ভাল লাগলে নাম লাগলে অন্য কোনো শপে চলে যাবে হয় অ্যামাজনে চলে যাবে না আলি এক্সপ্রেসে চলে যাবে কিন্তু তার প্রয়োজনীয় প্রোডাক্টরা কিন্তু কখনো কখনো কিছু কিছু শোরুমে বা কিছু কিছু জায়গায় পাওয়া যায় না শপিং রিলেটেড জায়গায় কিন্তু পাওয়া যায় না অনেক প্রোডাক্ট থাকে যেগুলো আসলে মার্কেট প্লেসে পাওয়া যায় না সেক্ষেত্রে কী করতে হয় গুগলে সার্চ করে সার্চ করার পরে বিভিন্ন ওয়েবসাইট আছে যারা তাদের কিওয়ার্ডের মাধ্যমে তাদের ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং করায় রাখছে বিনিময়ে যখন তিনি ওই কিওয়ার্ড লিখে সার্চ করবে র্যাঙ্কে যখন তার ওয়েবসাইটটা প্রথম পেজে খুঁজে পাবে তখন মানুষ এখানে সার্চ করে কিন্তু তার প্রোডাক্টগুলো কিনবে এখানে এইগুলো হচ্ছে এসিওর কাজের ভিতরে পড়ে গুগলের কাজের ভিতরে কিওয়ার্ডের কাজটা কি ধরেন আপনি এই যে এই কথাটা লিখে সার্চ করছেন গুগল আপনাকে আগে প্রথমে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে হবে কিওয়ার্ড ফাইন্ড আউট করা আমি দেখাবো এখানে দেখেন উপরে দেখেন কিছু জিনিস এখানে দেখাইতেছে এখানে আমার কিছু সাজেস্ট কিওয়ার্ড দেখাইতেছে এগুলো কিওয়ার্ড দ্য মানুষ বেশি সার্চ করে এই জন্য কিন্তু এখানে সার্চে দেখা যায় এটাকে বলা হয় এলিভেটস মানে রিলেটেড কিওয়ার্ড বলে আর রিলেভেন্টস কিওয়ার্ড বলে আবার অনেক আছে নিচের দিকে যদি যাই এখানে আরও এরকম কিওয়ার্ড আমরা সম্পর্কিত ঠিক আছে কিওয়ার্ডগুলো আমরা এখানেও পাবো এটা হচ্ছে বেস্ট ফোন আন্ডার দুই বিশ হাজার ইন বাংলাদেশ ঠিক আছে মানে সে বিশ হাজার টাকার মধ্যে ভালো ফোন দুই হাজার বাইশের মধ্যে কোনটা এটাতে সার্চ করে অনেকে আছে এগুলো হচ্ছে কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো যখন মানুষ এইগুলো লেখা যখন মানুষ সার্চ করবে এই কিওয়ার্ডের আন্ডারে যখন এটা লেখে সার্চ করবে যদি আমার এই কিওয়ার্ডে যদি আমার প্রোডাক্টগুলো আমি অ্যাড চালাই তাহলে কিন্তু ফার্স্টেই আমার ওয়েবসাইটটা এখানে শো করবে এখানে শো করবে যখন কোনো মানুষ আইসা ফার্স্টে একটা মানুষ যখন নর্মালিভাবে আসবে সার্চ করবে সার্চ করে ফার্স্টে যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ক্লিক করে তার প্রয়োজনীয় প্রোডাক্টটা দেখবে যে এই প্রোডাক্টটা আমার সাথে যায় কিনা অথবা পরে দেখবে যে না এপটা আমার সাথে যাইতেছে একজাক্টলি তাহলে প্রথম ওয়েবসাইটটা ভিজিট করবে দেন এটার ভিতরে কিছু পাইলো না সেকেন্ড ওয়েবসাইটে ভিজিট করবে এটার ভিতরে কিছু পাইল না থার্ড থার্ড সার্চ রেজাল্টটা ফাইন্ড আউট করবে তো এটার ভিতরে যদি পায় তাহলে কিন্তু প্রোডাক্টটা কিনবে এই এভাবে যদি এটাও পাইলো না এটাও পাইলো না এটাও পাইলো না তো দেখা যাবে যে এই পিসটা ঘুরবে এই পিসটা ঘুরার পরে সেকেন্ড পিসটাতে যাবে এবং থার্ড পিসটাতে যাবে এখানে যখনই ফার্স্ট পৃষ্ঠাতে কত কত মানুষ আছে ধরেন একশো জন মানুষের ভিতর নব্বই জন মানুষ প্রথম পৃষ্ঠাটা দেখবে দেন নব্বই জন মানুষের পরে ব্যাক করবে দশজন যে থাকবে ওই দশজন মানুষ ধরেন সেকেন্ড পৃষ্ঠাতে যাবে যখন সেকেন্ড পৃষ্ঠাতে ওটাও খুঁজে না পাইতেছে তখন মানুষ আরও কমে আসবে তখন পাঁচজন মানুষ থার্ড পেজে যাবে পাঁচজন মানুষ এসে হলে দুইজন মানুষ যাবে চতুর্থ পৃষ্ঠা এইভাবে কিন্তু কমে আসবে সার্চের মানুষ দেখতে যাবে না এইভাবে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা প্রথমেই রাখি আমরা যদি অ্যাড রান করে প্রথমেই যদি রাখি তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সেল করার একটা মনে করেন ভালো অপরচুনিটি থাকবে তো এবার যেটা করি যে বায়াররা কেন গুগল অ্যাড চালাবে গুগল অ্যাড কেন চালায় বায়াররা তো গুগল অ্যাডসের কাজটা হচ্ছে কি ধরেন আমি যদি আপনাদেরকে বলি সহজ কথায় আপনার একটা প্রোডাক্ট আছে এখন সেই প্রোডাক্টটা আপনি চাচ্ছেন এই মৌসুমে ধরেন ধরেন এখন একটা শীতের মৌসুম চলতেছে তো আপনার একটা এক্সাম্পল আপনি বাংলাদেশের পোশাক শিল্পতে আছেন যারা শীতের গরম কাপড় আপনি উৎপন্ন উৎপন্ন করতেছেন বা উৎপাদন করতেছেন তো এবার আপনার উদ্দেশ্য থাকবে আমার এই প্রোডাক্টটা আমি গুগলের মাধ্যমে বিক্রি করবো বা গুগল বা যে কোনো সার্চ নেটওয়ার্কে আমি এটা প্রচার করব মানে তখন আপনার উদ্দেশ্য কী থাকবে যে আমি এই এই কথাটা লিখে যখন মানুষ সার্চ করবে আমার প্রোডাক্টটা যেন খুঁজে পায় সেখান থেকে আমার প্রোডাক্টটা যেন কিনে এটার মাধ্যমে তিনি কিন্তু প্রোডাক্টটা বিক্রি করবে এবার তার ওয়েবসাইটটা তিনি একটা ওয়েবসাইট বানালো ওয়েবসাইট বানালে তো সাথে সাথে ফার্স্ট পজিশন গুগল তাকে দিবে না সেক্ষেত্রে তাকে এসিএ করতে হবে অনেক কাজ করতে হবে ছয় মাস এক বছর তিনি কাজ করলে ফার্স্ট পজিশনে আসে মিনিমাম সার্চ রেজাল্ট এক এক থেকে দশ নাম্বার পজিশনে থাকে আর কি খুঁজে পাওয়া যায় যদি এটা যদি লো কম্পিটিশন কিওয়ার্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মানুষ মানুষ যেখানে সার্চ মানুষ খুব কম করে দেন কম্পিটিশন খুবই কম সেটাতে কিন্তু এক নম্বর পজিশনে আসতে পারবে ছয় মাস কাজ করলে কিন্তু যদি হাই ওকে কি আসলো এতক্ষণে যদি অনেক হাই কম্পিটিশন থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি ছয় মাস এক বছরে কোনো বেলি পাবে না ওইখানে কোনো জায়গায়তে থাকতে পারবেন না তো এখন আমি যদি একটা পোশাক তৈরি করে নিয়ে আমি যদি এক বছর অপেক্ষা করি তাহলে তো আরেকবার শীত চলে আসবে আরেকবার শীত চলে আসবে তখন কিন্তু আমার এই পোশাক আরেক শীতে বিক্রি করতে হবে কিছু করার নাই কারণ এত সময় তো হবে না তখন মানুষ করে কি এই গুগল অ্যাড ক্যাম্পেইনের দিকে অগ্রসর হয় অগ্রসর হয় কারণ তিনি কিছু টাকার বিনিময়ে তার ওয়েবসাইটটা গুগলের প্রথম পৃষ্ঠায় এক থেকে তিন নাম্বার সার্চ র্যাঙ্কিংয়ে রাখে আর কি যার কারণে মানুষ এইগুলোর মাধ্যমে কিন্তু সহজে কিনতে পারে এবার আসি এসিওর মাধ্যমে আর এসিও এবং হচ্ছে গুগল অ্যাডের মধ্যে পার্থক্য কি এসিওর কাজগুলো আপনাকে টোটাল কথা হচ্ছে আপনি করলে সেটা স্থায়ীভাবে আপনাকে এসিওর কাজ তারপরে ব্যাকলিং টুকটাক কাজ চালায় যেতে হবে কিন্তু স্থায়ীভাবে আপনাকে এখানে রাখবে সার্চ র্যাঙ্কিংয়ে রাখবে যদি কোনো মানে কোনো খারাপ কাজ যদি না করেন খারাপ কাজ বলতে যেমন কোনো দুই নাম্বারে কাজ করলে খারাপ ব্যাকলিং করলে মানে ভুয়া ব্যাকলিং স্পামিং করলে তো এগুলো করলে দেখা যাবে যে আপনাকে হয়তো প্ল্যানটি দিবে প্ল্যানটি জিনিসটা হয়তো না বুঝতে পারেন মানে গুগল থেকে আপনাকে সাসপেন্ড করবে তো এবার আসি এটার মাধ্যমে যে ইয়ে হচ্ছে এটা আপনি স্থায়ীভাবে ধরেন আজকে আপনাকে এক হাজার ভিজিটর ঢুকতেছে ফ্রিতে যদি আপনি এসিওর মাধ্যমে আনেন তাহলে এক হাজার ভিজিটার ডুববে একদম ফ্রিতে আপনাকে কোনো প্রকার টাকা দিতে হইতেছে না গুগলকে কিন্তু যদি আপনি এক হাজার মানুষকে ডুবাইতে চান ফেসবুকে এই ইয়া গুগল অ্যাডের মাধ্যমে তাহলে কিন্তু আপনার প্রচুর খরচ হবে একটা করে ক্লিকের জন্য আপনাকে এক থেকে দশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত যাইতে পারে এটা হচ্ছে অ্যাডের উপর নির্ভর করবে ধরেন এটাতে ব্যয়বহুল প্রচুর ব্যয়বহুল অ্যাড ক্যাম্পেইন রান করা যদিও এটা তাৎক্ষণিক ফলাফল সেজন্য মানুষ এগুলো করে কিন্তু এটাতে প্রচুর ব্যয়বহুল ঠিক আছে সেজন্য মানুষ এসির কাজগুলো করে কিন্তু যাদের তাৎক্ষণিক রেজাল্ট দরকার তাৎক্ষণিক ফলাফল দরকার তাদের শাস্ত্রের র্যাঙ্কিংয়ে আনা দরকার তারা কিন্তু এই কাজগুলো করে ফেলে তো আশা করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যেখানে কি কি করা যাবে তো এই একটা গেল এবার আপনাকে দেখাই প্রথমে জিনিসগুলো এখানে আমি একটু কপি করে এই শিটটা এনকাম মোডটা কেটে দিয়ে এটা আমি একটু কপি করে এটা কেটে দিই আপাতত ওকে হ্যালো ফিরোজ ভাই আছেন কথা বলেন কোনো কিছু বুঝতে পারতেছেন না মাথার উপর দিয়ে যাইতেছে আর কে কে আছে ওকে অনেকেই তো আছে নাইদা পারবিন আছেন আচ্ছা, আচ্ছা। বুঝতে পারতেছেন কিছু ইমেজ মানে ও ওটা আপনি ইউটিউবের ক্লাসের সময় বললেন ঠিক আছে এখন এই টপিকের উপর আমরা আছি ওকে ওকে ঠিক আছে এবার দেখেন গুগল সার্চ এটা দেখতে কেমন হয় আমরা যদি গুগল সার্চ দিয়ে সার্চ করি একটা ধরেন কি লেখা যায় ড্রমেন হোস্টিং অথবা হোস্টিং হোস্টিং লেখা সার্চ করি ডোমেন অ্যান্ড হোস্টিং এই যে ডোমেন হোস্টিং লেখে সার্চ করলাম হোস্টিং লেখে সার্চ করলাম যারা সারা ওয়ার্ল্ডের ভিতরে যারা হোস্টিং সার্ভিস প্রোভাইড করতেছে বা ডোমেন সার্ভিস প্রোভাইড করতেছে তাদের তাদের অ্যাড মানে তাদের লিস্টগুলো এখানে দেখাচ্ছে এবার আসি এই যে এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে এডি মানে অ্যাড এটা হচ্ছে গুগল সার্চ অ্যাড এটা দেখতে এরকম হয়ে থাকে গুগল সার্চ অ্যাড দেন সেকেন্ডে এটা এটা আরেকটা কোম্পানি তারপরে এই একটা আছে এটা আরেকটা কোম্পানি এটা আরেকটা কোম্পানি টোটাল আমরা চারটা সার্চ রেজাল্ট দেখতেছি চারটা বিভিন্ন কোম্পানির অ্যাড ঠিক আছে নেমচিপ আছে অ্যামাজন আছে হোস্ট গোটার আছে তারপরে ব্লু হোস্ট আছে এরকম চারটা ওয়েবসাইটে আমরা দেখতে পেতেছি চারটা অ্যাড রান করছে এটারে বলা হয় সার্চ অ্যাড এই যে আমি হোস্টিং লিখে সার্চ করছি এই সার্চ এখানে যাই কিছু লিখে সার্চ করবেন যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবেন ওই কিওয়ার্ডদের যখন আপনি কোনো অ্যাড শো দেখতে পারবেন মানে অ্যাড দেখতে পারবেন সেটাই হচ্ছে সার্চ অ্যাড আর এই সার্চ অ্যাডগুলো সহজ কথা যদি বলি আপনি সার্চ করার পরে আপনি <laughs> এখানে দেখতে পারবেন ঠিক আছে এই প্রথমে দেখতে পারবেন এইগুলো এটা দেখতে এরকম হয়ে থাকে শুধু এক্সাম্পল এটা দেখে রাখেন যে সার্চ সার্ট সার্চ করলে খুঁজে পাওয়া যায় এই কথা মনে রাখেন আর কি বলা যায় কি না বলা যায় ওগুলো ভুলে যান দেখেন এখানে যে সার্চগুলো সার্চ করে আমরা পাইছি এই অ্যাডগুলো এই এইটাই হচ্ছে সার্চ অ্যাড দেখতে এরকম দেখা যায় তো এই একটা এটারে বলা হয় সার্চ অ্যাড এবার আসি হচ্ছে ডিসপ্লে অ্যাড ধরেন আমি কুরুল ওসমান একটা ওয়েবসাইটে যাই কুরুল ওসমান ডিসপ্লে অ্যাডগুলো দেখতে কেমন হয় এই যে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেন ওকে আমি ওকে এখানেই আসি সমস্যা নাই ধরেন একটা স্পেসে আমি চলে যাই আপাতত আমি সত্তর নাম্বার স্পেসে চলে যাই ওকে তো এখানে তো অনেকগুলো অ্যাড চলতেছে তো পরিষ্কারভাবে দেখানো যাইতেছে না ওকে আমি আরেকটু ভালো করে দেখি অল পার্সাল বইক যুগ এটা কি বাংলা না ইংলিশ ওকে তিরিশ আর্তুকুল অল পার্সাল ওকে কুরুল ওসমান এখানে দেখেন এগুলো কিন্তু অ্যাড চলতেছে অলরেডি এই যে একটা অ্যাড চলতেছে তারপরে আমি আরেকটু পরিষ্কার করে আপনাদেরকে দেখাই ওকে এগুলো কেটে দিলাম okay ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন কোথায় হয়ে থাকে নেট স্পিড খুবই কম ওকে এই সাইটের খুবই স্পিড কম আমি অন্য একটা সাইটে যাই এটা বেটার হবে করল ওসমান ওসমানী মিডিয়া বাংলা এটাতে যাই সেম একই সাইট ওকে করল ওসমান এটাতে যাই আমি ওকে একশো আট নাম্বার স্পেস দেখি এখানে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনগুলো আসে কিনা আমি দেখছি এরকম অনেকগুলো দেখছি এখানে আটশো করে এক কথায় হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন মানে গুগল অ্যাডসেন বা গুগলের পার্টনার প্রোগ্রামের সাথে যে ওয়েবসাইট বা যে মাধ্যমগুলো জড়িত আছে সেখানে যদি সেই সাইটগুলোতে যদি অ্যাড শো করে বা ছবি আকারে বা ব্যানার আকারে যে ধরনের অ্যাডগুলো পাওয়া যায় সেটাকে বলে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেন তো এখানে দেখাচ্ছে না ওকে আমাকে বলছি আমাকে কোথায় যেতে হবে প্রথম আলোতে যেতে হবে তাহলে এখানে এখন আসতেছে না প্রথম আলো প্রথম আলো.com বাংলাদেশের নিউজ সাইট এখানে আসছে কিন্তু এখন আসতেছে না কেন আমি বুঝলাম না ব্যাপার স্যাপার হ্যাঁ হ্যাঁ সেটা তো পাওয়া যায় এই যে একটা দেখেন হ্যাঁ ইয়েস এই যে দেখেন উপরে একটা অ্যাড চলতেছে ছোট্ট একটা ব্যানার এটা আমি মার্ক করে দেখাই আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝা জানো যায় এই যে একটা এখান থেকে শুরু করে এখান এই পর্যন্ত এটা হচ্ছে একটা ডিসপ্লে অ্যাড এটা কোথা থেকে আসছে একটু যদি আমরা খেয়াল করি এখানে লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন ঠিক আছে এটা গুগলের বিজ্ঞাপন এটা একটা একটা ব্যানার অ্যাড এবার পাশে দেখেন আরেকটা এটাও কিন্তু একটা অ্যাড এটা কোথা থেকে আসছে অ্যাডের ভিতরে ক্লিক করি কেন ওকে এখানে একটা অ্যাড শো করতেছে এটা হয়তো গুগলের অ্যাড না অ্যাডস টু এস এখানে কোনো একটা কিছু বলতেছে ওকে যাই হোক এই একটা অ্যাড চলতেছে এটা একটা মাধ্যম থেকে ঠিক আছে এটাও একটা ব্যানার অ্যাড ব্যানার অ্যাডের অনেকগুলো সাইজ হয়ে থাকে আপনার এই যে একটা সাইজ দেখেন এখানে একটা চলতেছে এটাও একটা ব্যানার অ্যাড তো আমরা আরও যদি দেখি আরও পাবো আমরা অনেক পাবো এগুলো সাইটের কামাই হচ্ছে ধরেন ব্যানার অ্যাড এগুলো অ্যাডের থেকে এবং স্পন্সার থেকে এই যে একটা অ্যাড চলতেছে এটা হচ্ছে স্পন্সার অ্যাড যদি এটা গুগল দ্বারা বিজ্ঞাপন না হ্যাঁ এটা গুগল দ্বারা বিজ্ঞাপন না এটা তাদের নিজস্ব ঠিক আছে এটা স্পন্সার তো আপনি যে অ্যাডগুলোতে দেখবেন যে গুগল দ্বারা বিজ্ঞাপন দেয় ঠিক আছে গুগলের বিজ্ঞাপন আছে বিভিন্ন ধরনের অ্যাড ডিজাইন থাকে দেখতে অনেক সুন্দর লাগে এরকম টাইপের হয় এরকম টাইপের হয় অনেকগুলো সাইজ থাকে এই যে এরকম হয় এটার বলা হয় ডিসপ্লে অ্যাড ক্যাম্পেন তো আপনার যখন অ্যাড রান করবেন ডিসপ্লে অ্যাড ক্যাম্পেনের সময় দেখবেন যে অনেকগুলো আপনার ব্যানারের ই চাবে হ্যাঁ ব্যানার চাইবো যে এই ধরনের ব্যানার দাও এই ধরনের ব্যানার দাও দিলে অ্যাডটা রান করতে দিবে আর কি তো এটার বলা হয় ডিসপ্লে অ্যাড ক্যাম্পেন তো এবার আসি হচ্ছে আশা করি ডিসপ্লে অ্যাড ক্যাম্পেন বুঝতে পারছেন তো এবার আসি হচ্ছে ধরেন গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেন গেছে YouTube ad campaign YouTube YouTube ad campaign তো মোটামুটি সবাই জানি আমরা তো আমি এটাও দেখাই আপাতত ধরেন আমাদের ভিডিও যদি দেখা শুরু করি অ্যাড চলা শুরু হয়ে যাবে ঠিক আছে তো ইউটিউবের অ্যাডটা দেখি আমরা এই দেখেন ইউটিউবের ভিতরে অনেকগুলো অ্যাড হয়ে থাকে হ্যাঁ এই যে একটা দেখেন এডি লেখা আছে অ্যাড এটা কিন্তু আমি যখন সার্চ করছি এখানে ডিসপ্লে অ্যাডকে আমি শো করতেছি এটাও একটা ইউটিউব অ্যাডের ভিতরে পড়ে ঠিক আছে তারপরে আরও দেখাইতেছি আমার যদি কোনো ভিডিও ওপেন করি ধরেন আমি একটা ভিডিও ওপেন করি আপাতত এই একটা ভিডিও ওপেন করি এখানেও একটা ব্যানার অ্যাড শো করবে এই যে এখন যে অ্যাডটা চলতেছে দেখা যাইতেছে কি না এই যে এখন যেটা চলতেছে এটারে বলা হয় স্কিপেবল অ্যাড আমি স্কিপ করে ফেলতে পারতেছি এটারে বলা হয় স্কিপেবল অ্যাড এগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন সামনে ঠিক আছে এই একটা অ্যাড চলতেছে এখানে পাশে যদি আমরা লক্ষ্য করি একটু এইদিকে এখানে দেখেন একটা ব্যানার অ্যাড চলতেছে এগুলো হচ্ছে ইউটিউবের অ্যাড ঠিক আছে ইউটিউবের অ্যাড তো আমাদের আমরা এই ধরনের অ্যাড ক্যাম্পেইনগুলো দেখাইতে পারবো বা রান করতে পারবো এভাবে মানুষের সামনে শো করবে অটোমেটিকলি কেউ কেউ ভিডিও দেখতেছে হুট করে তার সামনে আপনার ভিডিওটা শো করবে দেখা শুরু করে দেবে অটোমেটিকলি ঠিক আছে এটার বলা স্কিপেবল অ্যাড এই ধরনের আমরা অ্যাড ক্যাম্পেইনগুলো করতে পারবো তো মোটামুটি এটাও শেষ Google shopping ads Google shopping ads okay আমি যদি এই কথাটা লেখে সার্চ করি এটা দেখতে কীরকম হয় দেখি আমরা সার্চ করি এটা সব থেকে বেশি হয় টি শার্ট এই শার্ট প্যান্ট এইগুলো বেশি হয়ে থাকে ওকে ছবি দেখি shopping as example ওকে ওকে আমি একটা লিখি T shirt T T shirt design দিয়ে দেখি আসে কিনা এখনো তো খুঁজে পাওয়া যাবে না এগুলো যদিও ওকে আমি একটা কাজ করি আবার ওই কথাটা লিখে example okay Google shopping ads example এটা লিখে সার্চ করি তাহলে পাবো আমি দেখেন যখন আমরা কোনো প্রোডাক্ট লিখে সার্চ করব গুগল থেকে আমি দেখাচ্ছি যখন আমি কোনো প্রোডাক্ট লিখে সার্চ করব তখন ওই প্রোডাক্টের সামনে আমাদের প্রোডাক্টগুলো এরকমভাবে শো আপ হবে দেখেন এইরকমভাবে শো আপ হবে এখানে অনেক ধরনের সিস্টেম হয়ে থাকে এই একটা ধরেন এই একটা দেখছেন এরকমভাবে শো করবে এই যে এখানে লেখা আছে কিন্তু সুন্দরভাবে স্পন্সার ঠিক আছে স্পন্সার তারপরে আপনি এরকম আরও অ্যাড অনেক পাবেন এরকমভাবে দেখায় এরকম অ্যাড হয়তো আপনারা দেখছেন সমস্যা নাই আমরা কাজ করার সময় এগুলো সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাব তো এই একটা দেখেন এইখানে এরকম দেখাবে আর অবশ্যই দেখবেন স্পন্সার লেখাটা আছে কি না এখানে অবশ্যই স্পন্সার লেখা থাকে তো এটার বলা হয় শপিং অ্যাডস এটা আমাদের বাংলাদেশে যদি করা হয় না এটা সব থেকে বাইরের লোকেরা বেশিগুলো বেশি করে এগুলো তো এটার শপিং অ্যাডস বলে তো এই হচ্ছে কাজ ইয়াহু অ্যাডস ইয়াহু একটা হচ্ছে গুগলের মতোই একটা সার্চ ইঞ্জিন বিং একটা গুগলের মতোই সার্চ ইঞ্জিন এটা আপনারা হয়তো এগুলো সম্পর্কে জানেন গুগল সার্চ ইঞ্জিন আমরা যদি গুগল ডট কম লিখি গুগল সার্চ তাহলে গুগলের মতোই আমরা ইয়াহুতেও বিভিন্ন প্রকার সার্চের কাজ চালাই নিতে পারবো মানে সেম গুগলের মতোই একটা প্ল্যাটফর্ম আমাদের প্রয়োজনীয় সব কিছুই আমরা এখানে খুঁজে বের করতে পারি যেমন ইয়াহু সার্চ এখানে আপনি যদি ধরেন লেখেন বেস্ট এটা আমরা ইউজ না করলে বিভিন্ন জায়গায় এগুলো যেমন বাইডু আছে আর অনেক আছে best buy by car car ধরেন এখানে সার্চ করলে কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে তো এরকম ইয়াহু একটা জায়গা আছে এখানে গুগলের মতোই অ্যাড রান করতে হবে আমাদের ঠিক আছে এটা আমরা দেখব তারপরে আছে বিং বিংও সেম গুগলের মতোই একটা সার্চ ইঞ্জিন এগুলো চিনা রাখেন এগুলা কখনো কখনো কোনো বায়ার আসা বলবে এগুলো বলবে এই যে এটার বলা হয় বিং দেখতে এরকম দেখা যায় ঠিক আছে গুগলের মতো গুগল এখানে গুগল আসতো আর এখানে আসতেছে বিং ঠিক আছে এটা মাইক্রোসফট বিং মাইক্রোসফটের একটা কোম্পানি তো এটা দেখেন ইয়াহুতে সার্চ এরকম দেখাবে ইয়াহু পাশে দেখাবে আর আমরা যদি গুগলে সার্চ করি তাহলে গুগল দেখায় ঠিক আছে আমাদের সব কিছুই এখন গুগলে যদি আমরা এগুলো ইউজ না করলেও বাইরের লোকের কিন্তু হিউজ এগুলো ইউজ করে দেখছেন এখানে আমরা কিন্তু গুগলে সার্চ করতে পারি তো ইয়াহু এখানেও আমাদের অ্যাড ক্যাম্পেইনগুলো দিতে হয় অনেক আসে কনভারসেশন ট্র্যাকিং এটা হচ্ছে আমাদের এই শপিং অ্যাডসের ভিতরে বা কনভারসেশন হচ্ছে আপনার আপনার ওয়েবসাইটে কতজন কতজন মেসেজ করলো কতজন অর্ডার করলো এগুলো আসলে ট্র্যাকিং করা ঠিক আছে আর মানে টোটাল কথা হচ্ছে আপনি একটা মানে একটা ক্লায়েন্টের সমস্ত কিছু ট্র্যাকিং করতে পারবেন ট্র্যাকিং জিনিসগুলো তো বুঝেনি দেখতে পারবেন আর কি তো অ্যানালাইসিস গুগল অ্যানালাইসিস এগুলো দিয়েও সেম একই কথা বিভিন্ন কিছু আমরা গুগল অ্যানালাইসিস করতে পারবো বা আমাদের অ্যাড অ্যানালাইসিস করতে পারবো কীরকম পারফরমেন্স করতেছে কোনটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে সমস্ত কিছু আমরা অ্যানালাইসিস করতে পারবো তো এগুলো সম্পর্কে যখন আমরা ফাইনালি ক্লাস করব নেক্সট ক্লাস হচ্ছে গুগলের কিওয়ার্ড রিসার্চ তো আমরা আপাতত মোটামুটি এই সম্পর্কে যদি আইডিয়া থাকি তাহলে আমি ছোট্ট একটা ছোট্ট একটা অ্যাকাউন্ট করা দেখাই আমি ক্লাস স্টপ করে দেব এবার কি এর ভিতরে কোনো প্রশ্ন আছে কারো হ্যালো হ্যাঁ বলেন কারো কোনো প্রশ্ন আছে এখন আপাতত ওকে এগুলো তো আসলে জাস্ট এক্সাম্পল এখানে কোনো কাজ নাই আপাতত তাহলে আমি একটা কাজ করি আপনাদেরকে গুগল যেহেতু আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করতে যাই যেমন ফেসবুকের যখন কোনো বিজ্ঞাপন রান করতে যাই আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্ট লাগে সেম গুগলে যখন আমরা বিজ্ঞাপন রান করতে যাব তখন কিন্তু আমাদের কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে সেটা আচ্ছা। কিভাবে করতে হবে সেটা আমি এখন দেখাই তো আপনারা ফার্স্ট টাইমে গুগলে বিজ্ঞাপন রান করার জন্য আপনাদের একটা অ্যাড ম্যানেজার বা গুগল অ্যাডক অ্যাকাউন্ট লাগবে সেটা অ্যাকাউন্টটাকে করতে হবে চলুন আমরা আগে করি এখানে আমরা লিখবো হচ্ছে Google ads dot Google dot com এটা লিখে আপনারা সার্চ করবেন এটা লিখে সার্চ করার পরে এখানে যদি আপনার গুগল অ্যাকাউন্ট আগে সাইন আপ করে নিতে হবে ওকে আমরা আগে সাইন আপ করি এখানে দেখেন সাইন ইন আছে আমি এটা সাইন ইন করব সাইন ইনে ক্লিক করি তো ধরেন এখানে আমার কিন্তু সাইন আপ হয়ে গেছে সাইন আপ করার পরে যখন আপনি সাইন ইন করবেন হ্যাঁ সাইন ইন করার পরে এখানে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে এরকম এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে আপনারা যেটা করবেন এখান থেকে দেখেন সুইট টু এক্সপার্ট মোড লেখা আছে are you professional marketer switch to expert mode হ্যাঁ আমি সুইট অ্যান্ড আপনারা যখন আসবেন এখানে কোনো কিছু করার দরকার নাই ঠিক আছে আপনারা সুইট টু এক্সপার্ট মোডে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এরকম দেখাবে মানে এরকম আসবে আর কি তো আমরা এই টপিকে করি দেখি কি আমাদেরকে অটোমেটিকলি তারা নিয়ে যাবে কোথা থেকে কি করতে হবে সমস্ত কিছু অটোমেটিকলি নিয়ে যাবে টেনশনে কিছু নাই ওকে আমাদের একটু সময় লাগবে ওকে এখানে বলতেছে কি একটা অ্যাকাউন্ট করতে এখানে বলতেছে কি অ্যাড নিউ একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করে আমাদের কি অ্যাকাউন্ট করতে আমি চাচ্ছি না যে অ্যাড তৈরি করে তারপরে পাবলিশ করার পরে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে আমি চাচ্ছি না সেজন্য আপনারা কি করবেন নিচের দিকে লেখা আছে create an account without a campaign আমরা নিচেরটাতে দেখেন এখানে একটা অপশন আছে এটাতে আমরা সিলেক্ট করব। তাহলে কি তো ওইখানে আমাদের বিলিং ইনফরমেশনটা দিতে হবে কোন কান্ট্রির এটা আপনারা দিয়ে নিতে পারেন আপাতত ধরেন আমি ইউএসএ ইউএসএ দিলে আবার সমস্যা আবার যদি ইউএসএর কার্ড চায় তাহলে আরেক বিপদে পড়বো ওকে বাংলাদেশি থাক টাইম জোন সেম তো এটা আমি অদ্যত সাবমিট করি ওকে এখানে একটা দিয়ে দিবেন সমস্যা নাই ওকে নো নো সাবমিট আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট এখানে আমি এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো ওকে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিটলি হয়ে গেছে কষ্ট করার কোনো কথা নাই আমি তারপরে আরেকটা অ্যাকাউন্ট করা দেখাইতেছি যদি আপনার অ্যাকাউন্ট না থাকে ওকে এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে এবার ধরেন আমি একটা অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি তো আপনি চাচ্ছেন আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে ওকে প্রসেসিং দেখাইতেছে ব্যাপার না এগুলো হয়ে যাবে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট তো আমি একটা অ্যাকাউন্ট আমি এখান থেকে লগ ইন করি switch to account switch to অ্যাকাউন্টে ক্লিক করি এটা আমি ডিলেট করে দিই আবার একটা তৈরি করি সেমভাবে আবার দেখাই অ্যাডস অ্যাডস ম্যানেজার ওকে এক second ads dot Google dot কমে আমরা যাবো সেমভাবে দেখি আরেকটা তৈরি করা যায় কিনা ওকে এখানে সাইন ইন করি ওকে করা একদম সহজ কিন্তু মাঝে মাঝে প্রবলেম করে একটা হয়েছে তারপরে ওইখানে প্রসেসিং দেখাইতেছে প্রসেসিং তো দেখে না এরকম আসে না যদিও তো এখানে আমি এখান থেকে অ্যাড রান করতে পারবো কিন্তু আমি আরেকটা অ্যাকাউন্ট রান করতে চাচ্ছি এখানে create ad account created new ad account okay আমি ক্রিয়েটেড নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি ক্রিয়েটেড নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করি আমার কিন্তু একটা অলরেডি আছে ঠিক আছে একটা কিন্তু অলরেডি আছে আপনারা দেখতেই পাইতেছেন একটা অলরেডি আছে তো সেমভাবে আবার আমি এখানে আসবো নতুন আরেকটা তৈরি করতে চাই আপনি কিন্তু অ্যাড অ্যাকাউন্ট অনেকগুলো তৈরি করতে পারেন ঠিক আছে মেনটার ভিতরে অ্যাড রান করলে কি সবগুলো চলে যেতে পারে আপনি মানে এইভাবে করবেন আর কি সেকেন্ডটাতে অ্যাড রান করবেন কিন্তু মেনটাতে ইউজ করবেন না তো এখানে দেখেন সেমভাবে এখানে আসবেন আর ইউ প্রফেশনাল মার্কেটার এখানে লেখার পর সুইট টু এক্সপার্ট মোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেবে এটা যে কেউ করতে পারবে একটা বাচ্চাই করতে পারবে তো সুইট টু এক্সপার্ট মোডে ক্লিক করলেই হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমাদের এখানে বলবে যে এখন দেখেন একটু অন্যরকম আসতেছে ঠিক আছে তো গাবলানোর কিছু নাই আপনি যেখানেই যা কিছু দেখেন এখানে যদি আপনি এগুলো সিলেক্ট করেন তাহলে আপনাকে অ্যাড রান করে বিজ্ঞাপন চালাইতে হবে আমি চাচ্ছি না অ্যাড রান করে এখানে লেখা আছে create and account without a campaign আমি কোনো বিজ্ঞাপন ছাড়াই মানে কোনো বিজ্ঞাপন ছাড়াই আমি অ্যাড অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম দেখাবে তো ধরেন আপাতত আমি একটা দিয়ে দিই যেরকম আছে ইয়েস ওকে প্রথমটাই দেন দিয়ে সাবমিট করে দেন অ্যাকাউন্ট হয়ে গেছে দেখেন congratulation your you are world done তার মানে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে এখানে এক্সপ্লোয়ার অ্যাকাউন্টে ক্লিক করলে তো আরেকটা অ্যাকাউন্ট হয়ে গেল আমার আর যখনই অ্যাকাউন্টগুলো প্রপারলি হয়ে যাবে তখন কিন্তু উপরে দেখেন এই সেটিংগুলো কিন্তু আসবে ঠিক আছে সেটিংগুলো কিন্তু চলে আসবে সবগুলো দেখতে পারবেন আপনারা সবগুলো অপশন চলে আসবে কত কত অ্যাকাউন্টের ভিতরে এগুলো আসে না ঠিক আছে কত কতগুলো আসে না তারপরেও নতুন অ্যাকাউন্ট করে নেবেন যদি এগুলো না আসে এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে এগুলো আমাদেরকে জানতে হবে ঠিক আছে আপাতত এরকমভাবে অ্যাকাউন্ট করেন দেখেন দুইটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে হ্যাঁ দুইটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আমি চাইলে আরেকটা এইভাবে তৈরি করা যাবে তো সেম এখানে কাজ নাই তেমন প্রথমে আবার ব্যাক করেন ব্যাক করে আবার এখানে এই অ্যাকাউন্টটা শো করবে তখন আবার create a new ad account সেমভাবে করতে পারবেন করা যাবে হ্যালো ঋতিক আমাদের মনির ভাই নাই অ্যাকাউন্ট করতে পারবেন এভাবে ওকে ঠিক আছে তাহলে এখানেই মূলত আমাদের কাজগুলো করতে হবে আর কোনো কাজ নাই এখানে কিছু জিনিস আছে এগুলো সম্পর্কে আমরা কিওয়ার্ড রিসার্চের সময় বলবো নি তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে কিওয়ার্ড প্ল্যানার কি রিসার্চ রিস্ক প্ল্যানার সামারি এগুলো বিলিং ইনফরমেশনের কাজ হচ্ছে আপনি বিলিং ইনফরমেশন অ্যাড করতে পারবেন মানে যেখান থেকে টাকা পয়সা কাটবে আর কি এটা ওকে যাই হোক তাহলে আপনাদের একটা কাজ থাকবে সেটা হচ্ছে আপনারা একটা করে অ্যাড অ্যাকাউন্ট করবেন অ্যাড অ্যাকাউন্ট করে আমাকে দেখায়েন অথবা আমাকে না দেখালেও হবে আপনারা জাস্ট এখানের অ্যাড অ্যাকাউন্টটা করে এখানের একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের গ্রুপে দিয়ে দিবেন বলে দিবেন আমার নাম এটা তো এটা আমার অ্যাড অ্যাকাউন্ট এবং এখানের একটা ছবি নেবেন ঠিক আছে এখানের একটা স্ক্রিনশট নেবেন অথবা ডাইরেক্ট এখানে দিয়ে আপনি এরকমভাবে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপগুলোতে আমাদের প্রিমিয়াম গ্রুপটা আছে ওইটার ভিতরে শেয়ার করেন তাহলেই হয়ে যাবে তাহলে আমাদের কাজগুলো ওইখানে সহজে আমি দেখতে পারবো ঠিক আছে আলাদাভাবে দেখা প্রয়োজন হয় যেহেতু এটা কোনো জটিল কোনো বিষয় না একদম সিম্পল তাহলে আপনারা করে ফেলতে পারবেন তাহলে আমরা সবাই সবারটা দেখতে পারবো যে কে কীভাবে করতেছে ওকে যাই হোক তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কী বলেন